বাবা খুব সুন্দর নাম গুড আজকে হচ্ছে যে তোমার বয়স হয়েছে সেভেন ইয়ার্স তাই তো আজকে চব্বিশ তিন দু হাজার তেইশ আমরা অ্যাডমিট করেছি তোমাকে মর্নিংয়ে অ্যাডমিশন করেছি ঠিক আছে এখন ছুটি হয়ে গেল মোটামুটি পাঁচ ছ ঘন্টা এখন চারটে বাজছে ঠিক আছে আর তোমাকে ভর্তি করেছে আটটার সময় এই দশটা নাগাদ উঠি করেছি ঠিক আছে এখন তুমি ফিট কেমন লাগছে তোমার আচ্ছা ম্যাডাম এবার আপনাকে দেখছি বন্ধ করে শ্বাস লো আচ্ছা, আচ্ছা। আচ্ছা কালকেও হাঁ করেছিল হ্যাঁ। মানে আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনাকে আমার জানানোর কথা যে আপনি অনেক বছর আগে জেনেছিলেন যে ইয়ে উনি ভয় পেয়ে পালিয়ে গেছিলেন তাই অনেক দিন ধরে অ্যাডিনয়েড জেনেছিলেন অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমরা অ্যাডিনয়েডের সমস্যাটা জানতে পারি তো ডাক্তার বলেছিল কি এর নিরাময় আপনার অপারেশন দিয়েই করতে হবে তার এতে হবে না তো আমরা ভাবলাম বাচ্চা ছোট তো দু জায়গায় গেলাম তো সবাই বললো হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যাডিনয়েডটা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা বিগত তিন সাড়ে তিন বছর চার বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোর পরে লাস্টে দেখলাম এর আর কোনো সমস্যা সমাধান হচ্ছে না আরো বেড়ে যাচ্ছে আরো কষ্টটা বেড়ে যাচ্ছে তো সেটা দেখার পরে আমরা একদিন সর্দি খাসি হয়েছিল এবং খুব কাশি হয়েছিল তো আমরা ডক্টর শর্মা আমাদের কৈখালিতে বসেন ওনার কাছে আমি আমি গেলাম উনি আমাদেরকে আপনার রেফারেন্স দিলেন কি ডক্টর তুষার কান্তি ঘোষ সল্টলেক ওনার নিজের এ ইয়ে আছে ফাউন্ডেশন আছে সেখানে আপনি যান সেখানে চার ঘন্টায় আপনার ছেলেকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবে তো সেই সেই দিনই আমরা ডিসাইড করলাম এবং আমাদের রমজান মাস চলছে তা সত্ত্বেও আমরা আজকে কালকে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কালকে একই জায়গায় আর সবচেয়ে বড় কথা কি একই জায়গায় সমস্ত কিছু টেস্ট থেকে নিয়ে সমস্ত কিছু সুবিধা এখানে উপলব্ধ আছে এবং সমস্ত কিছু খুবই সুস্থ আর সুন্দরভাবে সেগুলো হয়ে গেছে সুতরাং কোনো জায়গায় আমাদেরকে দৌড়াতে হয়নি কোনো জায়গায় আমাদেরকে কষ্ট পেতে হয়নি এবং বাচ্চা পুরো মুখ বন্ধ করে দেখুন আছে কালকে হ্যাঁ। বিকালবেলা তো মুখ খুলেছিল সমস্ত সুন্দর আর একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে হোমিওপ্যাথি করলে এটা কমে যায় না এবং আমি আমার অভিজ্ঞতা হলো আজকে আজকে যতগুলো বাচ্চা করেছি আজকে পাঁচটা বাচ্চা অ্যাডিনেট করেছি এই এর সব থেকে অ্যাডিনেটটা হার্ড ছিল বেসিক্যালি মানে শক্ত হয়ে গেছিল বেসিক্যালি তো বেসিক্যালি হোমিওপ্যাথি করে হার্ড হয়ে গেছে কিন্তু সাইজ বিরাট তার মানে হোমিওপ্যাথি করলেই কমে যাবে তা না যে বাচ্চার অ্যাডিনোয়েড বড় থাকে সেই বাচ্চার কোনোদিন অ্যাডিনয়েড কমে না this is the proof already সুতরাং অ্যাডিনয়েড যদি বড় থাকে তার ক্ষেত্রে করতেই হবে অ্যাডিনয়েড যদি বড় থাকে তার ক্ষেত্রে হবে আপনার ফাইলটা একবার দেবেন যদি ছোট অ্যাডিনয়েড থাকে তাদের অপারেশন করার কোনো দরকার নেই কিন্তু সেটা কি করে বুঝবেন এন্ডোস্কোপি করে তো সুতরাং আপনাকে এন্ডোস্কোপি করে দেখতে হবে না দেখে আন্দাজে অ্যাডিনয়েড বড় মানে এরকম বিরাট অ্যাডিনয়েড